হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিও থামলাইল দেখে ভিডিও টপিক আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে কি করে দ্রুত ভাইরাল হওয়া যায় ভিডিও কিভাবে ভিডিও ভিউ দ্রুত বাড়ানো যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি পাঁচটা টপিক নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকা আর কোনো স্কিপ করবে না স্কিপ করলে হয়তো কোনো একটা পয়েন্ট তুমি মিস করবে প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ সো একটা পয়েন্টই মিস করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিও ভিউ এমন একটা বিষয় যেটা যেটা মূলত জোর করে আনা যায় না কিংবা চাইলেই ভিউ আসা আসে না কতগুলো কৌশল এবং কতগুলো টেকনিক ব্যবহার করলে ইউটিউবে ভিউজ খুবই দ্রুত বাড়তে থাকে তো সেই টেকনিকগুলো বিষয়ে আমি আলোচনা করব শুরুতেই রয়েছে যে কি বিষয়ে আমরা ভিডিও বানাবো এটা হচ্ছে প্রথম পয়েন্ট বর্তমানে ইউটিউবে কোন বিষয়ের গুরুত্ব বা কোন বিষয়ের ভিউ সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের প্রধান আলোচ্য বিষয় অর্থাৎ আমরা কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো সেই বিষয়টি ইউটিউবে সার্চ করে মানুষ কিংবা খুঁজ খুঁজে কিনা অর্থাৎ ইউটিউবে সবচেয়ে সার্চ অথবা সাজেস্টেড ভিডিও কোনগুলো অর্থাৎ আমাদের আমরা যখন ব্রাউজ করি ইউটিউব সেই ব্রাউজ ফিচারে কোন ভিডিওগুলো আসে সেই ভিডিও রিলেটেড ভিডিও আমাদের তৈরি করতে হবে তবে মানুষ সেগুলো দেখবে অর্থাৎ একটা এক মানে বর্তমানে ইউটিউবে বেশিরভাগ প্রয়োজন হচ্ছে টেক রিলেটেড টেক রিলেটেড অথবা হাউ টু রিলেটেড এখন আমরা যদি হাউ টু রিলেটেড অথবা টেক রিলেটেড না বানিয়ে আজে বাজে ভিডিও বানিয়ে আপলোড করে সেটা নিশ্চয়ই দর্শক দেখবে না সুতরাং যদি আমরা প্রয়োজন অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি সেই ভিডিওগুলো মানুষ দেখবে দ্বিতীয় নম্বরে হচ্ছে ভিডিও ট্যাগ অর্থাৎ একটা ভিডিওতে আমি যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো যদি আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করি নিশ্চয়ই সেই ভিডিওগুলো ভাইরাল হবে অর্থাৎ মানুষ যখন ওই ভিডিওর নির্দিষ্ট ট্যাগের ওই ভিডিওর যেগুলো থাম শব্দগুলো দিয়ে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ যখন ইউটিউবে সার্চ করবে আমাদের ভিডিওগুলো সামনে চলে আসবে এবং সেখান থেকে ভিউ বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেক সময় ভিডিও ট্যাগ করার ক্ষেত্রে অনেক সময় আমরা যেটা করব যে কৌশলটা অবলম্বন করব সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা যে ভিডিওটা বানাচ্ছি আমরা যে ভিডিওটা বানাই সেই ভিডিওটার টাইটেলটা লিখে ইউটিউবে সার্চ করব যেই ভিডিওগুলো সাজেস্টেডে আসবে অথবা ব্রাউজ ফিচারে আসবে সেই ভিডিওর ট্যাগগুলো সেই ভিডিওর যে ট্যাগগুলো আগে দেওয়া আছে সেই ভাইরাল ভিডিওর ট্যাগগুলো আমরা কপি করব কপি করে সেখানে নাইনটি পার্সেন্ট রেখে দশ পার্সেন্ট বাদ দিয়ে নাইনটি পার্সেন্ট রেখে হুবহু দিলে সেখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে ক্লেমে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা নব্বই পার্সেন্ট রেখে বাকি টেন পার্সেন্ট মাইনাস দিয়ে সেই ট্যাগগুলো ইউজ করব তাতে করে ওই কিওয়ার্ডগুলো যখন মানুষ সার্চ করবে ইউটিউবে নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো সামনে চলে আসবে এবং ভিউজ বাড়বে তিন নম্বর আছে টাইটেল একটা ভিডিও টাইটেল যদি ঠিক না হয় তাহলে মানুষ সেগুলো দেখবে না অর্থাৎ টাইটেল দেখে মানুষ আকৃষ্ট হবে এবং সেই টাইটেল দেখে মানুষ সেই ভিডিওটাতে ক্লিক করবে এবং সেই ভিডিওটা দেখবে চার নম্বরে আছে থামনেল ভিডিও সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে থামনেল থামনেল যদি ভালো না হয় নিশ্চয়ই সেই ভিডিওতে ক্লিক করবে না এবং সেই ভিডিওটা মানুষ দেখবে না সুতরাং যদি আমরা ভিডিওর বেস বাড়াতে চাই থামনেলটাকে অবশ্যই অ্যাট্রাকটিভ তৈরি করতে হবে কীভাবে ভালো থামনেল তৈরি করতে হবে সে বিষয়ে আমার চ্যানেলে কিভাবে থামনেল তৈরি করবে সে বিষয়ে আমার চ্যানেলের ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো এবং এই যে উপরে আই বাটনেও দেখা যায় সেখানে ক্লিক করে তোমরা চাইলে দেখে আসতে পারো যে কীভাবে ভিডিও থামনেল তৈরি করবে সুতরাং থামনেল খুবই গুরুত্বপূর্ণ থামনেল ভালো থামনেল না হলে ভিডিওতে ক্লিক করে না এবং সিটিআর রেট যেটা ক্লিক থ্রো রেট সেটাও বৃদ্ধি পায় না সুতরাং এই থামনেলটা খুবই গুরুত্বপূর্ণ থামনেল অ্যাট্রাকটিভ না হলে ভিউজ বাড়বে না এবং সর্বশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভিডিওর প্রথমে এক মিনিট প্রথম এক মিনিটে এমন কিছু বিষয় রাখতে হবে যেটা দেখে মানুষ আকৃষ্ট হয় আরও বেশি আগ্রহের সাথে আমার পুরো ভিডিওটা দেখবে সুতরাং প্রথম এক মিনিটে এমন কিছু কথা বলতে হবে যেগুলো মানুষ দেখে পরবর্তীতে আরও বেশি দেখার আগ্রহ তার জন্মাবে যেন ওই এক মিনিট দেখে সে বেরিয়ে যেতে না পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ট্রিক্সগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং আমাকে সাপোর্ট করো ধন্যবাদ